এটাই ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য মজবুতির সাথে ইমানের দায়িত্ব পালন করতে হবে এটাই ইমাম বুহারি রহমতুল্লাহ আলহের সর্বশেষ বুহারি শরীফের অধ্যায়ের প্রধান শিক্ষা প্রধান সবক আরো অনেক বিষয় ছিল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যেই অধ্যায়ের আলোচনার মাধ্যমে ওনার কিতাবটাকে সমাপ্ত করলেন অধ্যায়টা হলো ওই জমানার সবচেয়ে বড় ফিতনা সেটা হলো ফিতনায় এনকারে ওজন ফিতনায় এনকারে ওজন কিছু মানুষ আবিষ্কার হয়েছিল তারা বলতে আরম্ভ করেছিল যে ওজন আরে ভাই আমল মানুষ দুনিয়াতে করলো মানুষ মুখ দিয়ে কথা বলল কথা মুখ দিয়ে বের হলো কথা বাতাস বাতাস বাতাসের সাথে মিশে গেল এটাকে আবার আল্লাপাক ওজন করবেন কিভাবে কিছু মানুষ অস্বীকার করতো অথচ ওজন মানুষের আমল এবং মানুষের কথা কেয়ামতের দিন পরিমাপ করা হবে ওজন দেওয়া হবে আল ওয়াসনু এটা এমন একটা ইসলামী আকিদা যে এই আকিদার ব্যাপারে এক শতভাগের মধ্যে কেউ যদি এক ভাগও নয় বরং পয়েন্ট ওয়ান পার্সেন্ট নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ বিশ্বাস করলো পয়েন্ট ওয়ান পার্সেন্ট অবিশ্বাস করলো দুনিয়ায় হাজি গাজি হতে পারে ইমানদার হতে পারে না আজম আবু হানিফা বক্তব্য আছে ইমানি কা ইমানি জিব্রিল ইমানি কা ইমানি জিব্রিল জিব্রিল আমিনের বিশ্বাস যেরকম অটল এবং অটুট ইমানদার হতে হলে আমার বিশ্বাস জিব্রিল আমিনের বিশ্বাসের মতো অটল আর অটুট হতে হবে বিশ্বাসের মধ্যে সামান্য কোনো ত্রুটি বিশ্বাসের মধ্যে সামান্য কোনো দুর্বলতা আকিদার ক্ষেত্রে ন্যূনতম কোনো ধরনের ছাড় ইসলামের মধ্যে দেওয়ার সুযোগ নেই আমল করবেন কিছু ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবে আমলের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবে তাহাজুদ প্রত্যেক দিন পড়তে না পারলে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তাহাজুদ মিস করছো কেন কিন্তু আকিদার ক্ষেত্রে যদি তোমার কোনো ত্রুটি থাকে যেটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন অকাট্য ভাবে তুমি আল্লাহর কৃত অকাট্য কোরআনের কোন হারামকে যদি হালাল সাব্যস্ত করতে চাও বেইমান ইসলামে যে সকল জিনিস অকাট্য ভাবে হারাম করা হয়েছে সেটাকে কেউ হালাল মনে করলে সেটাকে হালাল সাব্যস্ত করার চেষ্টা করলে এটা কুফুর যেটা ইসলামে হালাল করে দেয়া হয়েছে বৈধ করে দেয়া হয়েছে অকাট্যভাবে যেটার বৈধতা এবং হালাল হওয়াটা প্রমাণিত সেটাকে যদি কেউ অবৈধ সাব্যস্ত করতে চায় এটাও কুফুরি যে ব্যক্তি এই কাজ করবে সে কাফের কাজী কে কয় রাখার তাহাজুদের নামাজ পড়লেন এই ফাংশনে ওই পেশাল পারবেন না আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে নাই আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করত মরার বছরও হজ করছে আবু জাহান্নায় মরছে রমজান মাসে এর আগের জিল হজ মাসে হজ করছে কিন্তু ইমানদার না বেঈমান নামাজ আর সেজদা ইবলিস আপনার চেয়ে কম দেয় নাই আপনার চোদ্দ পুরুষ ওই পরিমাণ সেজদা দিয়ে সারেন নাই এক ইবলিস যেই পরিমাণ সেজদা আল্লাহ দরবারে করেছে ইমানদার না বেঈমান মানুষ বেঈমান হয় আমলের কারণে নয় মানুষ বেঈমান হয় বিশ্বাসের কারণে মুহতারাম হাজিরিন باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই সময়ের একটা বড় ধরনের ফেতনা আবির্ভূত হয়েছিল মানুষের মধ্যে একটা কুফুরি বিশ্বাস ছড়িয়ে পড়বার উপক্রম হয়েছিল আর সেই কুফুরি বিশ্বাসটা হলো ইনকারে ওজন কিছু মানুষ আবির্ভাব হয়েছিল কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটেছিল তারা অস্বীকার করতেছিল তারা বলতেছিল মানুষের আমল ওজন দেওয়া সম্ভব নয় মানুষের কথা পরিমাপ করা সম্ভব নয় যেটা সম্ভব নয় যেটা আমাদের বুঝে আসে না সেটা আমরা মানতে পারি না এই কথা বলে ইসলামের একটা অকাট্য আকিদা আল ওয়াজন হাক্কুন এই আকিদা এবং এই বিশ্বাসকে অস্বীকার করার প্রবণতা দেখা দিয়েছিল এই জন্যই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠতম হাদিস গ্রন্থ শহীহুল বুখারের সর্বশেষ অধ্যায়ের মাধ্যমে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম জাতির সামনে এ কথা অত্যন্ত দ্ব্যর্থহীন এবং মজবুতভাবে প্রমাণ করে সারলেন যে জান্নাত এটা যেমন হক জাহান্নাম এটা যেমন হক আল্লাহবাক জান্নাত সৃষ্টি করে রেখেছেন এটা যেমন বিশ্বাস করতে হবে আল্লাহবাক জাহান্নাম তৈরি করে রেখেছেন এটা যেমন বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে মানুষকে আবার আল্লাহ পুনর্জীবিত করবেন এটা যেমন বিশ্বাস করতে হবে আল্লাহবাক তার কোরআন নাজিল করেছেন এটা যেমন বিশ্বাস করতে হবে আল্লাপাক সমস্ত রসুলদেরকে নবৌত আর রেসালাত দিয়ে প্রেরণ করেছেন এটা যেমন বিশ্বাস করতে হবে ঠিক তদ্রুপ এটাও বিশ্বাস করতে হবে যে বান্দার আমল এবং বান্দার কথা আমার আল্লাহ ওজন দিবেন অস্বীকার করার কোনো উপায় নাই এই যে ওজন দিবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটাকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই প্রমাণ করেছেন প্রমাণ করেছেন কিসের মাধ্যমে প্রমাণ করেছেন যুক্তির মাধ্যমে যুক্তির মাধ্যমে প্রমাণ করেছেন না যুক্তির মাধ্যমে প্রমাণ করেননি তাহলে কিসের মাধ্যমে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন না বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমেও প্রমাণ করেননি বরং ইসলামের একটি অকাট্য বিশ্বাসকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই প্রমাণ করেছেন দুটো জিনিসের মাধ্যমে এক নম্বর হলো কিতাবুল্লাহ দুই নম্বর হলো সুন্নত রসুল্লাহ দুটি জিনিসের মাধ্যমে প্রমাণ করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আল মানুষের আমল এবং কথা ওজন হবে এই কথা ইমাম বুখারে প্রমাণ করেছেন যুক্তির অবতারণা করেননি কারণ ইসলামের কোন বিশ্বাস ইসলামের কোন আমল এটা যুক্তির উপর নির্ভরশীল নয় কিসের উপর নির্ভরশীল নয় যুক্তির উপর নির্ভরশীল নয় লক্ষ্য করে বুঝবেন ইসলামের কোন কথাই যুক্তির উপর নির্ভরশীল নয় তার অর্থ এই নয় যে ইসলামের বিশ্বাস এবং ইসলামের আমলগুলো অযৌক্তিক না অযৌক্তিক নয় অযৌক্তিক নয় আলহামদুলিল্লাহ ইসলামের প্রত্যেক কথা প্রত্যেকটা কাজ যুক্তিসম্মত প্রত্যেকটা কথা প্রত্যেকটা আমল প্রত্যেকটা বিশ্বাস প্রত্যেকটা আদর্শ যুক্তিসম্মত ইসলামের মধ্যে অযৌক্তিক কোনো কথা নাই সব যুক্তিসম্মত তবে যুক্তির উপর নির্ভরশীল নয় যুক্তি নির্ভর আর যুক্তিসম্মতর পার্থক্যটা কি যুক্তিসম্মত আর যুক্তি নির্ভরতার পার্থক্য হলো এই যে ইসলামের যেই বিধান ইসলামের যেই দর্শন সেটার মধ্যে যুক্তিরও যুক্তিসম্মত সেটার মধ্যে যৌক্তিকতা আছে সেটার মধ্যে যৌক্তিকতা আছে সেটা অযৌক্তিক নয় তবে সেটা নির্দিষ্ট কোনো যুক্তির উপর নির্ভরশীল নয় যুক্তির উপর নির্ভরশীল হলে সমস্যাটা কি যুক্তির উপর নির্ভরশীল হলে সমস্যা হলো যে যুক্তি এমন একটা জিনিস সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যুক্তি হলো কখনো তিনি বলতেন যুক্তি যুক্তি হলো দোমুখা সাপের মতো যুক্তি কিসের মতো এদিকেও মুখ আছে এদিকেও মুখ আছে কাজে যুক্তি দুই দিকেই চলে আপনি একদিক দিয়ে যুক্তি দিবেন আমি আরেক দিক দিয়ে যুক্তি দিব কাজে ইসলামকে যদি যুক্তির উপর নির্ভরশীল করে দেই তাহলে অনেক সময় দেখা যাবে যে যুক্তির এক মুখ থেকে আরেক মুখ পল্টি দিতে পারে তখন দেখা যাবে যারা যুক্তির উপর নির্ভর করে ইসলাম মানবার চেষ্টা করে যুক্তি বদলে গেলে তাদের ইসলাম বদলে যাবে আর যারা সত্যিকার ইমানদার তারা কোনোদিন যুক্তির উপর নির্ভর করে ইসলাম মানে না তারা ইসলাম মানে কোরআন আর সুন্নার উপর নির্ভর করে কোরআন হাদিসও কোনোদিন পরিবর্তন হবে না ইসলামও তাদের পরিবর্তন হবে না যাদের ইসলাম যুক্তি নির্ভরশীল যুক্তি বদলে গেলে তাদের আকিদা তাদের বিশ্বাস এবং তাদের ফিলোসফি তাদের জীবনের দর্শন বদলে যায় শেখুল হাদিস আহমদুল্লাহ আলে এই জায়গায় বড় চমৎকার কিছু কথা দৃষ্টান্তের মাধ্যমে তিনি তুলে ধরতেন তিনি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই রুমি রহমতুল্লাহ আলাই দার্শনিক কবির একটা উপমা দৃষ্টান্ত হিসেবে এখানে উপস্থাপন করতেন তিনি বলতেন পায়ে চৌবি পায়ে বুয়াদ তিনি বলতেন যে দেখো যুক্তি যুক্তি আসলে শুনতে ভালো লাগে এটা খুব চটকদার হয় যুক্তির মধ্যে চমক থাকে কিন্তু কোরআন হাদিসের মধ্যে যুক্তির মতো তর্কের মতো এতটা চমক নাও থাকতে পারে কিন্তু মনে রেখো আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের সামনে যুক্তির চাকচিক্য আর যুক্তির এই চমক এটার দৃষ্টান্ত হলো যেরকম আসল পায়ের সামনে নকল কাঠের পায়ের যেই অবস্থা কোরআন হাদিসের সামনে যুক্তির হলো সেই অবস্থা মনে করেন একজন মানুষের আসল পাও নাই পা কেটে ফেলছে পা কেটে ফেললে তো এখন আলহামদুলিল্লাহ আর্টিফিশিয়াল পা আবিষ্কার হয়েছে মানুষ এটা ব্যবহার করে আর্টিফিশিয়াল নকল পাও নকল পা বিভিন্ন কোয়ালিটির হয় আগেকার যুগে শুধু কাঠ দিয়ে তৈরি হতো আর এখন তো অনেক উন্নত প্রযুক্তি আসছে যুক্ত বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে এমন সুন্দর করে আর্টিফিশিয়াল পা বানানো হয় তো ওই পা ওটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় অনেক ফিনিশিং ভালো থাকে গ্লেস ভালো থাকে আর আসল পাও এটা দেখতে এত সুন্দর হয় না আর পাওটা যদি হয় কৃষকের পাও যদি কার হয় কৃষকের পাও তো দেখতে খুব খারাপ থাকে আমি ওই সিরাজগঞ্জ ছিলাম আমার কর্মজীবনের শুরুতে পাঁচ বছর তো ওই এলাকার একটা পরিভাষা ছিল ওই এলাকার মানুষ দুই প্রকার কিছু মানুষ আছে কৃষক আর কিছু মানুষ আছে তাঁতি যারা ওই তাঁত বুনায় ওই জন্য ওই উত্তরবঙ্গের সিরাজগঞ্জের এলাকায় লুঙ্গি টুঙ্গি শাড়ি সব ওই এলাকা থেকে আসে তো এক শ্রেণী কি তাঁতি আর এক শ্রেণী কৃষক তো আঞ্চলিকভাবে এক পক্ষ আর এক পক্ষকে তাঁতি আর কৃষক বলে না তাঁতিরা ওই কৃষকরা তাঁতিদেরকে বলে জোলা এটা একটা কটাক্ষপূর্ণ শব্দ আর কি জোলা জোলার ঘরের জোলা এইভাবে বলে আর তাঁতিরা কৃষকদেরকে নামই রাখছে পাও ফাটা এদের নাম কি পাও ফাটা পাও ফাটা বলে কেন কারণ কৃষক তো সারাদিন ওই ক্ষেতের মধ্যে কাজ করতে হয় মাটি কাদা পানির মধ্যে কাজ করতে করতে কৃষকদের পাও ফাটা থাকে খুব বেশি পাওটা একেবারে পায়ের আঙ্গুলের নখের গোড়ায় গোড়ায় মাটি ইত্যাদি লেগে একেবারে বিশ্রী হয়ে থাকে এই জন্য দেখবেন কোন কৃষকের পাও কোনোদিন সুন্দর থাকে না কৃষকের পাও দেখতে সুন্দর থাকে না এখন যদি পাওটা কৃষকের হয় তো দেখতে তো আপনার একেবারেই পছন্দ হবে না পাও দেখে যদি কেউ মায়া বেয়ে দিতে যান কৃষকের ঘরে কোনোদিন মায়া বেয়ে দিতে পারবেন না খালি জোলার ঘরে মায়া বেয়ে দেওয়া লাগবে একজনের হলো পা ফাটা কৃষক তার পা দেখতে তো সুন্দর না আরেকটা হলো আর্টিফিশিয়াল পাও লাগানো নকল পাও আসল পাও কেটে গেছে অ্যাক্সিডেন্টে যে কোনো কারণে অথবা গুলি লাগছে পাও কেটে গেছে তো এখন আর্টিফিশিয়াল পাও লাগাইছে দেখতে সুন্দর কোনটা দেখতে সুন্দর কোনটা নকল পাও কি সুন্দর গ্লেস চকচক করে চকচক করে ওটা ফিনিশিং ভালো ওটা গ্লেস আলা ওটার মধ্যে ফার্নিশিং করা ওটার মধ্যে আপনার পলিশ করা দেখতেই অনেক চমৎকার লাগে তো আর্টিফিশিয়াল পা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু পায়ের কাজ কি পায়ের কাজ কি ফিনিশিং দেখানো পায়ের কাজ হলো পথ চলা পায়ের কাজ হলো আত্মরক্ষার জন্য দৌড়ে দৌড় দিয়ে আগে চলে যাওয়া পালিয়ে যাওয়া পায়ের কাজ হলো পায়ের উপর দৃঢ়ভাবে ধারণ করে পায়ের উপর মজবুত ভাবে দাঁড়িয়ে থেকে শত্রুর মোকাবেলা করা এটা হলো পায়ের কাজ এখন ওই ফিনিশিং ওয়ালা সুন্দর পাও গ্লেসওয়ালা পাও একটা নকল পাও আর একটা পাও ফাটা দুইজন এক লগে দাঁড় করাইছেন এবার দুইটারে একসাথে দৌড় প্রতিযোগিতা লাগান তো তখন দেখবেন ওই ওই ফিনিশিং ওয়ালা পায়ের ওই ফিনিশিং আছে আসল কামেন্ট সে দশ কদম চলতে চলতে একশো কদম চলে যাবে দুজনকে লাগান তো কুস্তিতে যে ধাক্কা ধাক্কি কে পারে পাও ফাটাওয়ালা আসল পাও ধাক্কা দেওয়া লাগবে না নকল পাও যে ও নিজে ধাক্কা দিয়ে নিজে চিট পটাং হয়ে পড়বে মুসলমান আমাদের ইমান আমাদের আকিদা আমাদের ইনশাল্লাহ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার উপর নির্ভরশীল হয়ে যে মুসলমান নিজের জীবন পরিচালনা করবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার উপর নির্ভর করে যে মুসলিম জাতি নিজেদের ভবিষ্যৎ করবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার উপর নির্ভরশীল হয়ে যে মুসলমান তার জাতিকে করবে যে মুসলমান তার অর্থনীতি করবে যে মুসলমান তার সমাজকে করবে যে মুসলমান তার রাজনীতি পরিচালনা করবে যে মুসলমান তার রাষ্ট্র